হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলো নতুন আর একটি ভিডিও নিয়ে ভিডিওটি ইবো শর্ট তো দেখতে oh, থাকুন আমাদের আজকের ভিডিওটা তো বেশি কথা না বলে ছোট একটি ইন্টের মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক Bring him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর মানি হেস্টের এই ইমোটটা নিতে যে আমার খুব কষ্ট হয়নি তো ভালোবাসা থাকবে আমার সাবস্ক্রাইবদের প্রতি যারা এত কষ্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আমি ভিডিওগুলো সবসময় চাই আগে বানানোর কিন্তু পারি না এখন ডায়মন্ডের খুব অভাব চলতেছে একটু সমস্যা চলতেছে তাই পারতেছি না তো আমরা সরাসরি ভিডিওতে চলে যায় আর আজকে নোটিফিকেশনগুলো অফ রাখছি ফ্রেন্ড রিকোয়েস্ট যেন আমাকে না দিতে পারে সেজন্য ওগুলো অফ করে রাখছি তো আমি প্রথমে পেট ফুড আর একটা গান বক্স রিমুভ করে নিই তো কনফার্ম প্রথমেই নয় ডায়মন্ডের স্ক্রিন তো দেখতে থাকুন আমরা কত ডায়মন্ডের ভিতরে এই স্ক্রিনটা পাইতে পারি তো দেখতেই পারতেছেন দেখতেই পারতেছেন হ্যাঁ আমি প্রথমে কংগ্রেচুলেশন দিয়ে দিয়ে গেলাম একটা আর মূলত এই ভিডিওটা বানানোর ইচ্ছে ছিল না ইভো শর্টগানটা নেওয়ারও ইচ্ছে ছিল না তো সবাই নিচ্ছে তো আমিও নিয়ে নিলাম তো দেখতে পারলেন উনিশ ডায়মন্ড এটা ডায়মন্ড রয়েল ভাউচার দিল এখন উনচল্লিশ ডায়মন্ড স্পিনে আমাদেরকে কি দিবে তো একটা রেয়ার আইটেম আরও একটা রেয়ার আইটেম দিয়ে দিল লুট তো উনসত্তর ডায়মন্ডের স্পিন আর দেখতেই পেলেন অ্যানিমেশনটা উনসত্তর ডায়মন্ডের স্পিন আরও একবার মেরে দিলাম তো আমি কি পাবো উনসত্তর ডায়মন্ড স্ক্রিনে ডায়মন্ড একটা পেলাম একটা কাণ্ড তো আরও নিরানব্বই ডায়মন্ডের একটা স্ক্রিন এখন প্রেগনেন্ট পেলাম একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন যাবে এখন এখন গান বক্স এই গান আপডেট করার জিনিস ছাড়া আর কি দিন হ্যাঁ আপডেট করার জিনিস দিয়েছে তো দুশো নিরানব্বই ডায়মন্ড স্পিন গাইস আমাকে কি এই ডায়মন্ডে দিয়ে দিবে দিবে দেখা যাক দুশো নিরানব্বই ডায়মন্ড স্পিন দেয় হ্যাঁ গাড়ি ভালোবাসা যে দিবে না সেটা তো আমরা ভালো করে জানি তো চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন এবং সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল আমি টিনে সেভেনের স্পিন তো ভাইয়ারা দেখতে পারলেন আমি টিনে টিনে সেভেন স্ক্রিনটা নিয়ে নিলাম আর আপনাদের মাঝে আরও একটি ভিডিও আমি দিব সে একই সাথে জীবনের মধ্যেই আমরা ওই ইনক্লোভেটরের যেই একটা বান্ডেল খুব ভালো লাগছে সেটা আমি নিয়ে দেখাবো তো আমি স্পিন করতেছিলাম আমার মনে ছিল না যে ভিডিওটা বানানো হয়নি তো দেখতে পেলেন আমার এখানে শর্ট গান আমি নিয়ে ফেললাম আর এখন আপডেটের জন্য মাত্র পাঁচটা টুকেন আছে দেখেন আমি বক্স ক্লেম করব তো দেখি বক্স থেকে আমাকে কয়টা দিতে পারে তো আমি জানি আমাকে বক্স থেকে বেশি দেবেন না এখানে আমি একটা লুট বক্স পেয়েছিলাম লুট বক্সটা ভালোই থাকুক আর এখানে সার্ভারটাও খুব সুন্দর আপাতত এটা নিয়েছি দিই আর এখানে একটা ফ্রেগমেন্টস আছে এর আগে নিরানব্বইটা ছিল একটা পেয়েছিলাম সেখান থেকে একশোটা নিয়ে একটা নিলাম আর দেখেন আমাকে পাঁচটা দিয়ে দিল তো অনেকগুলো গান বক্স এরই আমার কাছে আছে অলরেডি তো দেখতেই পেলেন এরপরে মিষ্টি শপের ভিডিও আসবে তো আমি চাইছিলাম না